কাম জাম নাই একটা কি করে আব্বা আব্বা যে কোনে গেল রে দেখছি আছি না তাহি না হ্যাঁ। আব্বা যাই কোনে ও যে চাই না আমার কাম আছে কি কাম কি কাম মাইসে বিয়া করে হুমন্দির বলে আমার বিয়া করে না বিয়া করা না বিয়া করাবো বিয়া করে না বয়স হয়েছে তো মাইসে বিয়া করে শেষ দিছে oh, বিয়া করে শেষ দিছে বলানে বিয়া করে আর আমি কত বড় হয়ে গেছি তাই আমার বিয়া করে না অত বিয়া পোলাহানে বিয়া করে পোলাহানের বয়স হয়েছে দিকে বিয়া করে আমার তো বয়স হয়েছে বয়স হয়েছে আর বয়স হয়েছে গিটগিরা বয়স এর মধ্যে খালি বয়স হ্যাঁ, এর মধ্যে খালি বয়সই হ্যাঁ, দশ বছর হবে খেন নাই রে ওরা নয়ে গেলাম গা

কেরা কইছে নাক দে দুধ গলে হ্যাঁ এতে না তেনে বলে নাক দে দুধ গলে না এতে না তেনে বলে তোর বিয়ার বয়স হইছে না তাতে না বিয়ার বয়স হ্যাঁ? নাই হালার বলা বিয়া সে দাবি না না কি করে তাহলে যে খাইলাম করবি না বুঝছা হালার বলা থাক তোর বকে আর থাকবি না যা যা হালার বলা বিয়া করাবো কি না হালার বলা বিয়া করাবো না কি পোলা এখনই বিয়া করবা চাই বাস তো না না আমার বিয়া করাম তো দামানা তেলি হ্যাঁ? তোরে বিয়া করামু না যা আমি আইতেছি থাকো বিয়া করাম না আজকে এ বছরে করাম না রে রে বিয়া করাবি না তুই হ্যাঁ আইস কে বাইতে একবার কাট না একবারে হালার ফুলা বিয়া করা জানছো তো না হ্যাঁ আহিস বাইতে কাট না একবারে হালার ফুলা দেখছিস গামছাটা খেলা ঠিক হাই ভাই ফট করে বিয়া করে দেও আর যদি না দেও তাহলে আমার যে দার বানি খেয়ে বানতে মরবা তো বাড়ি সারা করে ছেলাম আর মা বাইরে বেড়া চলবো কো দেখছো না কি হয়েছে বিয়া করা বানা নাই হ্যাঁ

তাও থাক এই যে আবার আতি নিম দুই বেলা বিয়া না করা শালার বাপ মা রেন না বাপ মা বলেন কি বিয়ে করে না